আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের ইসলামিক চ্যানেলের তেরো নম্বর পর্বে তিন নম্বর ভাগের প্রথম প্রশ্ন হলো হজের মিকাত কয়টি ও কী কী উত্তর হজের মিকাত পাঁচটি যথা জুল হুলাইফা যাতে ইরাক জুহুফা কার্নুল মানাজেল ইয়ালাম মালাম প্রশ্ন হজ কত প্রকার ও কী কী উত্তর হজ তিন প্রকার যথা ইফরাদ তামাত্তু কিরান প্রশ্ন উমরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ আছে কি না উত্তর না উমরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ নেই তবে জিলহজ মাসের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত এই পাঁচ দিন উমরা করা যায় না প্রশ্ন আসহুরে হজ বলতে কোন কোন মাসকে বোঝানো হয়েছে উত্তর সাওলা সাওয়াল জিলকা জিলহজ মাসকে বোঝানো হয়েছে প্রশ্ন বিদায় হজের ভাষণ মহানবী সাল্লাহাম কোথায় দিয়েছিলেন উত্তর আরাফার ময়দানে প্রশ্ন বিদায় তাওয়াফ কোন শ্রেণীর হাজিদের জন্য করাতে হয় উত্তর বহিরাগত হাজিদের জন্য প্রশ্ন একই হিরামে উমরা ও হজ করাকে কি বলে উত্তর হজে কিরান বলে প্রশ্ন জান্নাতুল বাকি কি উত্তর মদিনা শরীফের একটি গুরুস্থান প্রশ্ন শয়তানকে কঙ্কর নিক্ষেপের ও কোরবানি কবার স্থান কোথায় উত্তর মিনা প্রান্তরে বন্ধুরা আজকে তাহলে এই অবধি আবার আসবো নতুন পর্ব নিয়ে ততক্ষণ বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ